তো বেলা গেছে গা তখন ছুরি ছুরি করে হেরে মাজন করতে যাই পয়সা নিবার নিকে হি কঠিয়াতে আইলাম মাজন বাড়তে না নাই মাজন টাকা দশ টাকা কি বেলা ডুবতি না ডুবতি তুই খেতের মধ্যে না পড়াস এখন আবার পয়সা পাস কিছু পয়সা পয়সাটা দেয় না পোকাটা তাহলে ওই যে ঠামাই ঠামাই নিয়ে বাচ্চা পুলান আছে পুরো ফোরক কিনবো দরকার চেহাও নাই কে তোর কাম ঠিক করে করোসি না নয়া পরশ খেতে গনে আমরা আমার আবার বাড়িতে কাম আছে এই বাড়িতে পয়সা নাই দুশো টাকা হয়নি আমি আবার গুরু কিনবার যাবো আমার আবার বেজাল আছে আমি আবার গরু কিনবার দাম আমার তো বেলা আছে বুঝছাও এই জন্য গরু কিনবার দাম আমার আবার পয়সা কম পড়বে দুশোটা দেহাই বাচ্চে আমি তোর দিতেছি যা কিছু পয়সা পাবি সব ঈদের পরে হিসাব করে লেখা নয়া দিয়ে দিব হ্যাঁ এই দুশোটা নিয়ে নি মা তাহলে দুশো টাকা দিলেন তাহলে না সামাই কিনবো না পোলা অনেক ফোক করে কিনে দেবো একটা আছে তাই দুশো টাকা সামাই কিনবো না পোলা অনেক কাপড় কিনে দেবো তোরা যে বাহানা করস না এই দুশো টাকা নিয়ে যা তোরা খালি বাহানা সুদাস ঈদের পরে হিসাব করে লেখা দিল আমি গরু কুরবান দিব আমার কাম আছে আমি হাটে আচ্ছা, হাটে হে বালের Corona Kamu ya tempat usilnya ya tempat boleh kau tempat kamu kuliah ujiannya kalau kuliah dia ya kamu lebih kami lebih nah kalau kalau abah kami para hari nah sekarang kapal kuliah abah ngamuk apa papa itu ngamuk apa আব্বা কামে গেছে কামে থেকে আইলি কালকে কাপড় কিনে দেবো মা কত বস্তু চাইতেছে তাহলে না না দাম নে বাড়ি করে না দিও দিব নি আস্তে আস্তে আমি যাইল আনু না আমি এক কাপড় কিনে দিব তাহানিয়া তুমি কি বাজার দাও দাও বেগাম ধরো বাজারে গেতেছ না তোমার নিজে সুন্দর করে এখন ভাই ঘুরে হ্যাঁ কি করবেন কয় লাখ নিল হ্যাঁ। কয় লাখ টাক না আশি হাজার টাকা কে তো এই আনসার ভাই সবে ঘুরে ঘুরে নিতে সামনে তো দিলেন না এ কি আর দিমু ভাই আমার কাছে একটা টাকা নাই গরিব মানুষ তাহলে কি করা যায় তোমার যে কথা ওই দিন আনা দিন খাই ওদের ঘুরে ঘুরে দিব তোমাকে